হ্যালো লেডিস অ্যান্ড জেন্টেলম্যান নতুন ভিডিওতে আবারও স্বাগত জানাচ্ছি আমরা হয়তো অবশেষে আমাদের মাইনিং করা কোডটা আমাদের ওয়ালেটে পেতে চলেছি আপনি যেটুকু কোর মাইনিং করেছেন তার হয়তো টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আপনার ওয়ালেটে চলে যাবে এতদিন আমরা শিখেছি কি করে আমরা ওয়ালেটে সাতোশি মেইন নেট অ্যাড করবো আপনি যদি সেটা এখনও করে না থাকেন তাড়াতাড়ি আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে এবং আই বাটন থেকে লিঙ্ক নিয়ে আপনি ভিডিওটা দেখে আপনার যে সাতোশি কোর চেইন আছে সেটা আপনার মেটামাসকে অ্যাড করে নিতে পারেন আজকে আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট পার্টটা দেখব সেটা হচ্ছে কি করে আমাদের যে ওয়ালেট অ্যাড্রেসটা আছে আছে যেটা আমরা ইতিমধ্যে মেটামাসকে অ্যাড করেছি সেটাকে লিঙ্ক করাবো এই আমাদের মাইনিং অ্যাপসের সাথে এই লিঙ্ক করানোর ফলে যখন আমাদের twenty five percent token unlock হবে তখন অটোমেটিক্যালি এটা আমাদের ওয়ালেটে চলে যাবে আপনি যদি লিঙ্ক না করেন আপনি কখনও সারা জীবনেও এই উইথড্রটা পাবেন না এবং আপনার ওয়ালেটে যদি না যায় আপনি সেটা যেখানেই লিস্টেড হোক না কেন সেটা কিন্তু আপনি সেল করে টাকা হাতে নিতে পারবেন না ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন ভিডিওতে দেখানো পদ্ধতিতে আপনি আপনার ওয়ালেট অ্যাড্রেসটা লিঙ্ক করে রাখুন তারপরে সমস্ত কাজ শেষ শুধু মাইনিং করতে থাকবেন এবং একসময় আপনার যে ব্যালেন্সটা আছে সেটা কিন্তু আপনার ওয়ালেটে চলে যাবে এবং এটা খুব তাড়াতাড়ি যাবে এবং কোর ডিপোজিট অলরেডি বিভিন্ন এক্সচেঞ্জে কিন্তু শুরু হয়ে গিয়েছে খুব তাড়াতাড়ি এটা ইউএসডিটি পেয়ারে ট্রেডিংও শুরু হয়ে যাবে চলুন কথা না বাড়িয়ে মূল কাজে চলে যাই প্রথমত আপনাকে আপনার ওয়ালেট অ্যাড্রেসটা লিঙ্ক করতে হলে আপনাকে একটা ফান্ড পাসওয়ার্ড সেট করতে হবে আমি আশা করছি ম্যাক্সিমাম যারা মাইনিং করেছেন তারা ইতিমধ্যে ফান্ড পাসওয়ার্ডটা সেট করে ফেলেছেন যারা করেননি তাদের জন্য একটু আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে আপনারা অ্যাসেট পাসওয়ার্ডটা সেট করার জন্য এখান থেকে মি অপশনে চলে যাবেন মিতে যাওয়ার পরে নতুন কিছু অপশন পাবেন সেখানে আপনারা দেখতে পাবেন পার্সোনাল সেটিং নামে একটা অপশন রয়েছে আপনারা এই পার্সোনাল সেটিংয়ে ক্লিক করে দিবেন ক্লিক করার পরে অনেকগুলো অপশন আপনার সামনে ওপেন হয়ে আসবে নতুন নতুন সেখানে আপনি একটু নিচের দিকে অ্যাসেট পাসওয়ার্ড নামে একটা অপশন পাবেন এই অ্যাসেট পাসওয়ার্ডে ক্লিক করে দিবেন আমার যেহেতু পাসওয়ার্ড সেট করা আছে এই জন্য আমার ওল্ড পাসওয়ার্ড আসছে যে আমাকে ওল্ড পাসওয়ার্ড দিতে হবে দেন আমি একটা new password confirm new password দিয়ে কনফার্ম করলে আমার কিন্তু অ্যাসেট পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে আপনার যদি না থেকে থাকে আপনার এই ওল্ড পাসওয়ার্ডের যে অপশনটা এটা কিন্তু আসবে না আপনার শুধু নিউ পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড আসবে দেন কনফার্ম অপশনে ক্লিক করলে আপনার অ্যাসেট পাসওয়ার্ডটা সেট হয়ে যাবে এই অ্যাসেট পাসওয়ার্ডটা আপনাকে মনে রাখতে হবে অথবা কোথাও যত্ন সহকারে লিখে রাখতে হবে অ্যাসেট পাসওয়ার্ড সেট করা হয়ে গেলে এখান থেকে আমরা ব্যাকে চলে যাব চলে আসব একেবারে আমাদের মূল ড্যাশবোর্ডে যেখানে আমাদের মাইনিং দেখাচ্ছে এখান থেকে যে ওয়ালেট সাইনটা রয়েছে এই ওয়ালেট সাইনে আমরা ক্লিক করে দিব ঠিক উপরের দিকে একেবারে উপরে নয় উপর থেকে সামান্য একটু নিচে এখানে আপচা করে একটা ওয়ালেট সাইন দেখতে পাবেন এই ওয়ালেট সাইনটাতে ক্লিক করবেন ওয়ালেট সাইনটাতে ক্লিক করলে এখানে অনেকগুলো টোকেন দেখাবে এর মধ্যে থেকে আপনার কোরটাকে আপনার খুঁজে বের করতে হবে কোরটাকে খুঁজে বের করার পরে কোড যেখানে রয়েছে এর ডান পাশে আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে আপনাদের সামনে আপনাদের কোর ব্যালেন্সটা শো করবে নিচে ঠিক যেরকম আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন লিঙ্ক উইথড্র অ্যাড্রেস এই অপশনটা এনাবেল দেখতে পাবেন এটা কালার হয়ে গিয়েছে এর আগে এখানে কিছু অপশন ছিল যেগুলো হচ্ছে নট এনাবেল ছিল আমরা এই লিঙ্ক উইথড্র অ্যাড্রেসে ক্লিক করে দিব ক্লিক করার পরে এবার আপনাকে আপনার মেটামাসকে চলে যেতে হবে যেখানে আপনি আপনার সাতশী কোর মেইন নেটটা অ্যাড করেছিলেন আমি চলে যাচ্ছি আমার মেটামাস্ক ওয়ালেটে মেটামাস্কে আসার পরে এখানে আপনার লগ ইন পাসওয়ার্ডটা দিয়ে লগ করে নেবেন লগ করে নেওয়ার পরে আপনি আপনার কোর অ্যাকাউন্টটা এখান থেকে দেখতে পাবেন এই যে কোর যে অ্যাকাউন্টটা আছে এই অ্যাকাউন্টের উপরে আমরা ক্লিক করে দিব ক্লিক করে দিলে আমাদের কোর অ্যাকাউন্টটা আমাদের সামনে ওপেন হয়ে যাবে এখানে আমরা দুইটা অপশন এনাবেল দেখতে পাবো একটা হচ্ছে রিসিভ একটা সেন্ড আমরা এখান থেকে যেহেতু রিসিভ করব আমরা এই রিসিভ অ্যাড্রেসটাকে কপি করে নিব কপি করে নেওয়ার জন্য আমরা রিসিভের উপরে ক্লিক করব ক্লিক করলে আমাদের সামনে একটা কিউআর কোড ওপেন হবে এবং ঠিক তার নিচে আমাদের যে ওয়ালেট অ্যাড্রেসটা আছে সেটা কিন্তু শো করবে এবং তার পাশেই আপনারা কপি বাটন দেখতে পাবেন এই কপি বাটনে ক্লিক করলে আপনার ওয়ালেট অ্যাড্রেসটা কপি হয়ে যাবে আপনাকে নোটিফিকেশান দিয়ে দিবে যে আপনার ওয়ালেট অ্যাড্রেসটা কপি হয়ে গেছে আমাদের এখানের কাজ শেষ এবার আমরা আবার ফিরে যাব আমাদের যে মাইনিং অ্যাপস রয়েছে সাতোশি কোরের সেই অ্যাপসের মধ্যে অ্যাপসে ফিরে যাওয়ার পরে আমরা প্রথমেই যে ফাঁকা ঘরটা আছে সেখানে আমরা যে ওয়ালেট অ্যাড্রেসটা এইমাত্র কপি করে নিয়ে আসলাম সেটাকে পেস্ট করে দিব এখানে লেখাই আছে উইথড্র অ্যাড্রেস এখানে আমরা শুধু এটাকে চেপে ধরবো তারপরে পেস্টে ক্লিক করলে আমাদের ওয়ালেট অ্যাড্রেসটা কিন্তু পেস্ট হয়ে যাবে নিচে একটু আগে আপনি যে ফান্ড পাসওয়ার্ডটা সেট করলেন অথবা আগে যেটা সেট করে রেখেছিলেন সেই ফান্ড পাসওয়ার্ডটা এখানে দিতে হবে এটাকে ফান্ড পাসওয়ার্ড বা অ্যাসেট পাসওয়ার্ড নামে ডাকা হয় যাই হোক না কেন আপনি সেটা এখানে পেস্ট করে দিবেন অথবা লিখে দিবেন লিখে দেওয়ার পরে নিচে কোর লিঙ্ক উইথড্র অ্যাড্রেস যে অপশনটা এনাবেল দেখবেন এখন সেটাকে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে আপনার সামনে একটা নোটিফিকেশন দেখাবে যে আপনি এই অ্যাড্রেসটাকে কনফার্ম করবেন নাকি আমরা এখান থেকে কনফার্মে ক্লিক করে দিব যদি আমরা মনে করি যে আমাদের ওয়ালেট অ্যাড্রেসটা ঠিক আছে আমি ক্লিক করে দেওয়ার পরে আমাদের ইমেইল যে ইমেইলটা দিয়ে আমরা এই কোর রেজিস্ট্রেশন করেছিলাম এই মাইনিং অ্যাপসে রেজিস্ট্রেশন করেছিলাম সেই ইমেইলের ইনবক্সে অথবা ট্রাশ ফোল্ডারে অথবা স্পাম ফোল্ডারে একটা কোড সহ একটা মেইল দেওয়া হয়েছে কোডের পক্ষ থেকে সেই মেইলটার মধ্যে থেকে ওই কোডটাকে কপি করে এনে আমাদেরকে বসিয়ে দিতে হবে তার জন্য আমাদের যে ইমেইল আছে সেই ইমেইলে চলে যেতে হবে ইমেইলে আসার পরে আপনারা দেখতে পাবেন সাতশি নামে একটা মেইল আপনার অলরেডি এসে গিয়েছে আমার মেইন ফোল্ডারে এসেছে ইনবক্সে এসেছে যদি আপনারা ইনবক্সে খুঁজে না পান ট্রাস্ট এবং স্পম ফোল্ডারে চেক করবেন অবশ্যই পেয়ে যাবেন এটাকে আমরা ওপেন করে নিব একেবারে প্রথমের দিকেই আপনার ভেরিফিকেশন কোডটা পেয়ে যাবেন এটাকে কপি করে এখান থেকে নিয়ে আমরা আবার আমাদের মাইনিং অ্যাপসে ফেরত যাব এবং যে অপশনটা আমাদেরকে দেওয়া হয়েছে আমাদের মেইলে দেওয়া কোডটাকে বসানোর জন্য আমরা সেই সেখানে যে কোডটাকে কপি করে নিয়ে আসলাম সেটাকে বসিয়ে দেব বসিয়ে দেওয়ার পরে নিচে কনফার্ম বাটনে ক্লিক করবে এখানে রিসেন্ট একটা বাটন আছে রিসেন্ট বাটনে ক্লিক করবেন না তাহলে আবার কোড যাবে নতুন করে আবার আপনাকে নিয়ে আসতে হবে কনফার্ম বাটনে ক্লিক করলে আপনাকে বলবে I am not a robot verification করার জন্য এখান থেকে আমরা স্টার্ট ভেরিফিকেশনে ক্লিক করব ক্লিক করার পরে কিছু পারমিশন চাইবে আমরা সে পারমিশনগুলো দিয়ে দিব এখান থেকে সব পারমিশন অ্যালাউ করে দিব স্ক্রিনে আসা সবগুলো পপ আপে অ্যালাউতে ক্লিক করার পরে আমাদেরকে আমাদের ফেস ভেরিফিকেশন করতে হবে তার জন্য আমাদেরকে একটা সার্কেল দেওয়া হবে এই সার্কেলের মধ্যে আমাদের ফেসটাকে রেখে যে ইনস্ট্রাকশন আসবে সেই ইনস্ট্রাকশন মতো ফলো করে সুন্দর একটা ছবি তুলে নিতে হবে আপনার ফেস ভেরিফিকেশন ঠিকঠাক মতো হয়ে গেলে আপনার সমস্ত ইনস্ট্রাকশন মেনে আপনি যখন আপনার ফেস ভেরিফিকেশন করতে সমর্থ হবেন তখন আপনাকে অটোমেটিক্যালি রিডিরেক্ট করে এখন স্ক্রিনে আপনারা যেরকম একটা পেজ দেখতে পাচ্ছেন এই পেজে নিয়ে আসবে এখানে লেখা আছে core link withdraw add address উপরে আপনি যে অ্যাড্রেসটা দিয়েছেন সেই অ্যাড্রেসটা এবং আপনার ফান্ড পাসওয়ার্ড এখান থেকে আমরা কোর লিঙ্ক উইথড্র অ্যাড্রেসে ক্লিক করব ক্লিক করার পরে আবার কনফার্ম করব কনফার্ম করলে এখানে নোটিফিকেশান দিয়ে দিবে core withdraw address link is successful আমাদের কাজটা এখান থেকে শেষ হয়ে গেছে এখন অটোমেটিক্যালি কোনো একটা সময় আমাদের কোডটা এখান থেকে আমাদের মেটামাসকে নিজে নিজে কিন্তু চলে যাবে আর আমাদের চিন্তা করতে হবে না কীভাবে উইথড্র করব কি করব। কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই জানাবেন আপনার ভিডিওতে উপকার হলো নাকি হলো না সেটাও একটু জানাবেন আমি তাহলে ইন্সপায়ার হব আর সেই সাথে সাথে ভিডিওতে একটা লাইক কমেন্ট করে দিয়ে সাথে থাকতে ভুলবেন না আমাদের টেলিগ্রাম চ্যানেল অবশ্যই যুক্ত হয়ে থাকবেন কোর্স সম্পর্কিত আপডেট আমাদের টেলিগ্রাম চ্যানেল চ্যানেলে এবং আমাদের টুইটার হ্যান্ডেলে প্রতিনিয়ত দেওয়া হচ্ছে ভালো থাকবেন কথা হচ্ছে নেক্সট ভিডিও